আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে হরজত তাল্লাহ রাজি আল্লাহ তালাহুর মক্কা বিজয়ের ঘটনা নবী মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম খ্রিস্টীয় ছয়শো তিরিশ অব্দে বিনা রক্তপাতে মক্কা নগরী দখল করেন ইতিহাসে এই ঘটনা মক্কা বিজয় নামে খ্যাত খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছিল এ সময়ে হাতিম বিন আবিবালতা মুসলিমদের সব খবর চিঠি লিখে শত্রুবাহিনীকে জানাতে মক্কায় একজন মহিলাকে প্রেরণ করলেন এ ঘটনা জানাজানি হয়ে গেলে উক্ত মহিলাকে আটক করে যে দলটি পাঠানো হয়েছিল জুবাইয়ের ছিলেন সেই দলের একজন সদস্য মক্কা বিজয়ের দিন মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম মুসলিম বাহিনীকে ছোট ছোট অনেক দলে ভাগ করেন সর্বশেষ ও ক্ষুদ্র দলে ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজে সেই দলের একজন ছিলেন তালহা কাবা ঘরের প্রবেশের সময় মুহাম্মাদের সাল্লাহু আলাইসাল্লামের সাথে তালহা ছিলেন তো এইভাবে মক্কা বিজয় লাভ করেন